হ্যালো দর্শক বন্ধুরা welcome back to my channel আজ অফিসিয়াল ব্লগ কেমন আছেন দর্শক বন্ধুরা আবারও আমরা চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় তো পাতা খেলা আমরা দেখতে পাচ্ছি আমাদের পাতা হাত উঠে দিয়েছে এবং গণকেরা তা তাকে ফটো দিয়ে ডাকতেছে দেখবো আজকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা দেখতে থাকি আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় গণকের ঘরে পাতা গিয়ে পড়ে তো আজকের খেলাটি খুব মজাদার হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি আর পাতা খেলার মাঝে এমন এমন কাণ্ড করে বসেছে যেগুলো আসলে হাস্যকর আমরা দেখতে পাচ্ছি পাতা দুই হাত কীভাবে নাড়িয়ে নাড়িয়ে গণকের দিকে একটু করে এগোচ্ছে আবার তার নিজের ঘরে আছে এবং অসাধারণ এক পাতা খেলা এই পাতা দেখতে পাচ্ছেন আপনারা গণকের দিকে ছুটে গিয়ে আবারও তার নিজের কালো জাদুর পাতা খেলা বলা হয় আর কি এটা গণকেরা অনেক তন্ত্রমন্ত্র দিয়ে এই পাতার উপর ধরণ করে সেই বিষের টানে সেই গণকের ঘরে ছুটে যায় গিয়ে সেই গণকের ঘরে হাত তুলে স্তম্ভ হয়ে যায় একে যদি সেই গণকের ঘরে একবার ওদিকে একবার ওদিকে একবার এদিকে এইভাবেই পাতা ছুটতে আসে কোন দিকে যাবে পাতা তার কোনো স্টেশন নাই আমরা দেখতে পাচ্ছি অনেক গণক আজকে আমাদের এই পাতা খেলায় বসেছে এবং পাতাকে ভরণ দিচ্ছে সেখান থেকে পাতা গিয়ে সেই গণকের ঘরে করবে আমরা দেখতে পাচ্ছি সামনে একজন গণক পাতাকে ডাকতেছে এবং পাতাও সেই গণকের দিকে ছুটছে পাচ্ছি সেই গণক থেকে তার সাইডেও কোনায় এক গণক বসেছে এবং সেদিকে যাইতে ধরে আবার অন্যদিকে চলে গেল অন্য গণকের ঘরে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় আমাদের মা বোনরা আজকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় উপস্থাপন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আমাদের মা বোন কত সুন্দরভাবে আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা দেখতেছে তারা আনন্দ সহিত তারা এই পাতা খেলায় দেখতেছে আমরা দেখতে পাচ্ছি কনকের দিকে ছোটাছুটি করতেছে পাতা এই পাতা খেলাটি কালো জাদু বলা হয় কেউ বলে কালো জাদু পাতা খেলা আবার এই খেলাটি মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই খেলাটি খেলা হয় আমরা দেখতে পাচ্ছি কোনায় অনেকগুলো গণক পাতাকে ডাকতেছে এবং পাতাও আবার ছুটে অন্য দিকে চলে আসলো আমরা দেখতে পাচ্ছি আরেক কোনার দিকে পাতা ছুটে চলছে এবং পাতাকে আমার মনে হয় নাচের বান দিয়েছে এই কারণে পাতা নাচতে নাচতে আর কি ছুটছে গণকের ঘরের দিকে দেখতে পাচ্ছি পাতা ধীরে ধীরে আস্তে আস্তে কনকের ঘরের দিকে ছুটে চলছে অনেক দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা সুন্দরভাবে সুষ্ঠুভাবে বসে থেকে কেউ দাঁড়ে থেকে দেখতেছে তো আমরা দেখতে পাচ্ছি এক কোনায় কনক পাতাকে ডাকতেছে এবং সেই কনকের ঘরেও পাতা ছুটে চলছে ধীরে পাতা গণকের ঘর থেকে আবার ফের অন্যদিকে যাইতে ধরলো আবার ওই গণকের দিকেই ওই গণকের ঘরের দিকেই পাতা সরছে আমরা দেখতে পাচ্ছি গণকের ঘরে পাতা এসেছে এবং গণক শুয়ে থেকে কেউ কেউ আবার বসে থেকে কেউ কেউ দাঁড়িয়ে থেকে পাতাকে ডাকতেছে আমরা দেখতে পাচ্ছি রনকের ঘরে পাতা এখনো পা রাখেনি রাখতে গিয়ে আবার শিখতে চলে আসতেছে আমরা দেখতে পাচ্ছি এই কোনা থেকে এই কাকু কত জোরে চিল্লাচ্ছে এবং পাতাকে ডাকতেছে সে অনেক রকম বিষ শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সেই জন্য পাতা ঘুরে উঠে আবার অন্য গণকের ঘরে ছুটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে পাতা অন্য কনকের ঘরে ছুটে যাচ্ছে এবং আমাদের এই দর্শক বন্ধুরা কত সুন্দরভাবে আজকে আমাদের এই পাতা খেলা দেখতেছে আমরা দেখতে পাচ্ছি অনেক ঘনক আজকে পাতাকে ডাকতেছে এবং ধরন দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ নেছে আবার কেউ কেউ গামছানা কি জানি ওটা ঘুরিয়ে পাতাকে ডাকতেছে এবং কালো জাদু করতেছে আমরা দেখতে পাচ্ছি এক চাচা আমাদের মাঝে পাত গণক হয়ে পাতাকে ডাকতেছে এবং সে হাত থাপা দিয়ে পাতাকে ডাকতেছে আমরাও দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি গণকের ঘরে এখনও পাতা হাত বা পা রাখিনি আমরা দেখতে পাচ্ছি সে পাতা কনকের ঘরে হাত নিয়ে যাচ্ছে আবার তুলতেছে তো আমরা দেখতে থাকি কোন গণকের ঘরে আজকে আমাদের এই পাতা পরে আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় উপস্থাপন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এক গণক পাতার মাথায় ওপর দিয়ে গামছা ঘুরিয়ে কি জানি মন্ত্র বললো জানি না যাই বলুক আমরা আবারও দেখতে পাচ্ছি পাতা ছুটে চললো আর গণকের ঘরে আরেক গণ হয়ে আমরা ডিগবাজি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ডিগবাজি দিয়েছে পাতা তাকে হয়তো ডিগবাজি গরানি বা পান মারা হয়েছে এই কারণে সে ছুটে চলল সেই গণকের ঘরের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও অন্য গণকের ঘরে পাতা চলে গেল ছুটে আমরা দেখতে থাকি আজকে কোন গণকের ঘরে আমাদের পাতা গিয়ে পড়ে গণকের শক্তি বেশি কোন গণকের তন্ত্রমন্ত্র বেশি সেই গণকের ঘরেই আজকে এই পাতা পড়বে তো আজকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারাও অনেক মজা পাবেন এবং আমাদের এই দর্শক বন্ধুরাও কত আনন্দ সহিত কত মজার সহিত সেই পাতা খেলা দেখতেছে আমরা দেখতে পাচ্ছি গণকের ঘরের ভিতরে পাতা এখনো যায়নি অন্য গণকের ঘরের দিকে আবারও ছুটে চলছে আমরা দেখতে পাচ্ছি এক দাদু কিভাবে পাতাকে ডাকতেছে এবং সে অনেক তন্ত্রমন্ত্র দিয়ে পাতাকে নিয়ে গেল তার ঘরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি পাতা সেই ঘর থেকে আবারও ছুটে চলল অন্য ঘরের দিকে আমরা দেখতে পাচ্ছি ছুটে চলছে পাতা অন্য গণকের ঘরে আমরা দেখতে পাচ্ছি কত স্প্রিটে পাতা গিয়ে অন্য গণকের ঘরে চলে গেল দেখতে পাচ্ছি কত দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতায় উপস্থাপন হয়েছে হাজারো দর্শক বন্ধুরা হাজারো মানুষ আজকে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় উপস্থাপন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এক ছোট্ট ভাই সে মন্ত্র করে পাতাকে ঘিরিয়ে রাখছে আমরা দেখতে পাচ্ছি দুজন পাতাকে ঘিরিয়ে রাখলো তার ঘরের ভিতরে দেখতে পাচ্ছি এক চাচা পানি মারলো সাথে সাথে সে আবারও চলে গেল তার ঘরের ভিতরে আবারও চলে আসছে পাতা আবারও গিয়ে তাকে ধাক্কা দিল আবারও চলে গেল সেই গণকের ঘরে এবং গণকও প্রচুর পরিমাণে ডাকতেছে আমরা দেখতে পাচ্ছি এইবার এইবারও চলে গেল সেই গণকের ঘরে এবং ছোট ভাইটি কত সুন্দরভাবে সেই ভাইটি পাতাকে আটকে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সে বান লাগতেছে এবং এই চাচা পানি মারছে সাথে সাথে আবারও চলে আসলো দেখতে পাচ্ছি এক ভাই নিচে নিচে পাতাকে ডাকতেছে আবারও চাচা পানি মারছে আমরা দেখতে পাচ্ছি এবারকার পাতা টুবড়ে ধরছে তাকে টুবড়ে ধরে ফেলে দিছে আমরা দেখতে পাচ্ছি পাতা আমার মনে হয় এই ঘরে পড়বে আপনারা দেখতে পাচ্ছেন পাতা আবারও উঠছে এবং আবারও ডাকছে আমরা দেখতে পাচ্ছি পাতা ঘোরাঘুরি করতেছে বিষের যন্ত্রণায় আমরা দেখতে পাচ্ছি কনকের পিঠের ওপর দিয়ে মাথার ওপর দিয়ে কত ঘোরাঘুরি বিষের যন্ত্রণায় কত ঘোরাঘুরি করতেছে এবং এখনও পাতার করি না দেখি আমার মনে হচ্ছে এখানেই পাতা পড়বে আপনারা দেখতে পাচ্ছেন পাতা এখনও হাত করেনি এবং পাতা সে হাত নাড়াচ্ছে বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে এবং ঘনক সে পাতাকে এই যে আমরা দেখতে পাচ্ছি পাতা এখন স্তম্ভ হয়ে গেছে এবং পাতা এই গণকের ঘরেই পড়লো আমরা দেখলাম আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা কীভাবে হয় তো কত দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় উপস্থাপন হয়েছে আর গণকেরা কত সুন্দরভাবে পাতাকে আজকে ডাকলো তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও খেলার ভিডিও আসবে আমরা দেখতে পাচ্ছি এখন পাতাকে তার নিয়ে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং এই রকম মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি বেজে রাখুন যাতে পরের ভিডিও পেতে কোনো সমস্যা না হয়